বউ যে টাকা কটা দিয়েছিল বাড়ি ফেরার পথে বাজার করার জন্য কোথায় রাখলাম কোথায় রাখলাম এইটা তো পাঁচ টাকা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ গিন্নি দিয়েছিল বাজার করে নিয়ে যাবার জন্য আজ আর করতে হবে না বাজার কেমন এটা আমার কাছেই থাক বাজার না করলে তাহলে খাবো কি আজ মহারাজের আদেশ ভুলে গেলে গোপাল এত তাড়াতাড়ি ভুলে গেলে চলে যাই আমিও খেয়ে আসি এবার রোজই মন্ত্রীমশাই এভাবে টাকা পয়সা হাতাইবার চেষ্টা করিবেন যা টাকা পয়সা আনবো তাই নিয়ে নেবে ওই মন্ত্রী বেটার